আমাকে একবার ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে হ্যালো ডাক্তারবাবু একটা নাম লিখিয়ে নিন তো কে কম্পাউন্ডার স্যার একটা নাম লিখিয়ে নিন চুনিলাল পান্ডে হ্যাঁ বয়স সত্তর বছর ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি কালকেই আপনাকে নিয়ে যাব ডাক্তারখানায় এত কেন ভাই ভাড়া তো দেড়শো টাকায় হয় লকডাউনের বাজার বুঝতেই তো পারছেন তেলের দাম বাড়া তাই তো ভাড়া একটু বেশি ডাক্তারবাবু একটু ভালো করে দেখুন তো বেশ কিছুদিন হলো কাশিটা কিছুতেই কমছে না কি করব ডাক্তারবাবু বয়স হয়েছে কাশিটা বেড়েই যাচ্ছে ঠিক আছে আমি দেখে দিচ্ছি দেখি কেমন কাশি যায় না আপনারা করোনার টিকা নিয়েছেন করোনার টিকা না ডাক্তারবাবু এখনো পর্যন্ত করোনার টিকা হয় না কোনো স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে করোনার টিকা নিন আপনাদের গ্রামে আশাকর্মী আছে না আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করুন করোনার টিকা নিন ঠিক আছে দেখে নিয়েছি ওষুধগুলো লিখে দিচ্ছি কিনে নেবেন হ্যালো আশাকর্মী দিদি ও আশাকর্মী দিদি আমার শ্বশুর মশাইয়ের তো সত্তর বছর বয়স হয়ে গেল এখনো করোনার টিকা হয়নি কবে করোনার টিকা পাবো কি বলছো ঠিক বুঝতে পারছি না হ্যালো কে বলছেন হ্যাঁ ও ভ্যাকসিনের ব্যাপারটা ভ্যাকসিন তো দিদি আমাদের হাতে নেই এখন আপনি এক কাজ করুন আমাদের থেকে দায়িত্ব নিয়ে নিয়েছে এখন অঞ্চলে যোগাযোগ করুন আপনার পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন কি করি কাকে ফোন করি আচ্ছা একবার দেখা যাক পঞ্চায়েতকেই ফোন করে দেখি পঞ্চায়েত মশাই অনিলবাবু বলছেন বলছি দাদা আর আমার শ্বশুরের তো সত্তর বছর বয়স হয়ে গেল এখনও তো ভ্যাকসিন হলো না একটু ভ্যাকসিনের ব্যবস্থা করে দিন না আশাকর্মী দিদি বলল আপনার কথা বলি ভেবেছে এটা কি বড় ফুলে ভোট দেওয়া হ্যাঁ ভ্যাকসিন দেখাচ্ছি ভ্যাকসিন ভ্যাকসিন পাবে বড় ফুলে ভোট দিবে আর ভ্যাকসিন নমস্কার প্রধানবাবু নমস্কার নমস্কার কী ব্যাপার বলুন আমার শ্বশুরমশাইয়ের ভ্যাকসিনের ব্যাপারে এসেছিলাম বড় ফুলে ভোট দেওয়ার বেলা মনে ছিল না এখন ভ্যাকসিন ঠিক আছে ঠিক আছে আধার কার্ডের জেরক্স দিয়ে যান দেখছি কবে হবে কোথায় যাবি আয় এবার হ্যাঁ ভোট দেওয়ার বেলা বড় ফুলে এবারে ভ্যাকসিনের জন্য আয় পায়ে মাথা ঠুক তারপর তো পাবি